ওকে তো আমরা যেহেতু এখন বাংলাদেশেটা খুলবো তাহলে এটা আমাদের দরকার নেই আমরা এখান থেকে আমরা বাংলাদেশটা দিয়ে দিব ঠিক আছে আপনারা যখন ওইটা থাকবে তখন আপনারা বাংলা আপনার ওইটা সিলেক্ট করবেন ঠিক আছে আমার যেহেতু এখন বাংলাদেশ তাহলে আমি বাংলাদেশটা ইউজ করি তো বাংলাদেশেরটা আসুক তো এটা এটা কমপ্লিট করার পর এখানে লেখা আছে কি ইয়েস হ্যান্ড পারমে performance tips promotion offer service to ইনবে invitation to try new future okay হ্যাঁ ইয়েস আমি এটা দিয়ে আমি এটা দিয়ে দিলাম এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি কংগ্রাচুলেশন জানাইছে okay congrats your you are will done মানে আমি এটা সমাপ্ত করেছি এটা দেওয়ার পর এক্সপ্লোয়ার অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব তো এক্সপ্লোয়ারে ক্লিক করার পর আমাদের তো এরকম আসবে এটা হচ্ছে আমাদের অ্যাড ক্যাম্পেনের জায়গা যেটা আমরা অ্যাড ক্যাম্পেন রান করব সেটা তো এখানে আমরা যদি অ্যাড রান করি তার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে এখানে আমরা সেটিংয়ে চলে আসি আমার অবশ্য সবগুলো মুড আসতেছে না ওকে সবগুলো মুড আসতেছে না মনে হয় এখানে আমার আরও কয়টা অ্যাকাউন্ট করা আছে হ্যাঁ আমার আরেকটা অ্যাকাউন্ট করা আছে মেবি তো এখানে আপনাদের সব কয়টা মুড আসার কথা কিন্তু এখানে মুড আসতেছে না আপাতত এই কয়টা হলে চলবে সমস্যা নাই আমি দেখাই সবার কীরকম আসবে এটা নতুনদের জন্য একটু সমস্যা হতে পারে তো আমি একটা অ্যাকাউন্টে দেখি লগ করি তো আরেকটা অ্যাকাউন্টে আমি লগ করি আমার এটাতে একটু সমস্যা দেখাচ্ছে মানে সবগুলো অপশন আসতেছে না মানে নতুন অ্যাড রান করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে প্রবলেমগুলো হয় তো এবার মনে হয় এটাতে আসছে দেখেন আমি এটাতে যখন অ্যাকাউন্ট করলাম এই একটা নতুন আরেকটা যখন আমি আসলাম এখানে কিন্তু সবগুলো অপশন চলে আসছে দেখেন একটু দেখছেন সবগুলো অপশন আছে ওইটাতে আসতেছিল না সেই জন্য একটু প্রবলেম হচ্ছিল তো এখানে অটোমেটিকলি আমার অ্যাকাউন্ট হয়ে গেছে ওই অ্যাকাউন্ট তৈরি করা আছে সেমভাবে আগের মতো করে যদি না হয় আপনি আরেকটা দিয়ে চেক করে দেখতে পারেন তো আমাকে এখানে কিছু অপশন দেখতে হবে যেমন এখানে দেখেন সেটিংসের একটা অপশন আছে মানে সেলাই আমরা যে বলি প্লাস ওকে আমাদের গ্রামের ভাষায় বলি সেলাই আর এটা আমরা বলি প্লাস তো এখানে দেখেন কিছু অপশন আছে আপনাকে যেগুলো জানতে হবে সে হচ্ছে এটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার ঠিক আছে আপনি কিওয়ার্ড রিসার্চ করার জন্য এটা ইউজ করা হয় তো এটা যদি আমরা একটু দেখি ধরেন আমি এটা ওপেন করে ফেলি আমি ওপেন করে ফেললাম তো একটু সময় লাগবে ওকে গট ইট আমি বুঝেছি তো এবার দেখেন এখানে আমি কিওয়ার্ড রিসার্চ কীভাবে করব তো আমার এই যে ডিসকোভার নিউ কিওয়ার্ড ওকে আমি এখানে ক্লিক করলাম এখানে ধরেন আমার লাগবে বেস্ট কি লেখা যায় আমি কিছু কিওয়ার্ড ব্যবহার করি বেস্ট রেস্টুরেন্ট রেস অথবা আমি ডিজিটাল মার্কেটিংটা দিই যেহেতু আমরা এটা করতেছি গুগল অ্যাড ওকে আমি গুগল অ্যাডটা দিই digital marketing service okay digital marketing digital marketing আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম গেট গেট রেজাল্ট এখানে ক্লিক করলাম আমি কিন্তু এখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ড কিন্তু সাজেস্ট করতেছে সার্চ ইঞ্জিনে তো আমি এখান থেকে এগুলা প্লাস করে দেই মানে আরেকটু দেখার জন্য মিডিয়া এজেন্সি ওকে এটা আমাদের লাগবে না গেট রেজাল্টে যায় এবার দেখি আরও কী আছে marketing strategy internet marketing advertising social media marketing okay social media marketing আপনি মিনিমাম চার পাঁচটা কিওয়ার্ড আপনি সেট করে ফেলবেন সেট করে ফেলে এখান থেকে রেজাল্টে ক্লিক করবেন তাহলে আপনি মূল কিওয়ার্ডগুলো ধরতে পারবেন তো এবার দেখেন ডিজিটাল মার্কেটিংয়ের এই কিওয়ার্ডের ভিতরে মান্থলি সার্চ ভলিউম হচ্ছে দেখেন দশ হাজার থেকে এক কে মানে এক লাখ তো মিডিয়াম এটা হচ্ছে মিডিয়াম কম্পিটিশন মিডিয়াম মানে মোটামুটি আছে এটা আপনি নিয়ে হাইগুলো নিয়ে কাজ করতে পারেন অথবা মিডিয়াম নিয়ে কাজ করতে পারেন তো এখানে top of page bid low range okay এটা আমাদের লাগবে না কিন্তু এখানে দেখেন সিপিসি হাই বিট সিপিসি এগুলো কিন্তু অনেকটাই বেশি মোটামুটি আছে চলবে এগুলো নিয়ে কাজ করতে পারেন দেখেন আরও অনেকগুলো আছে তো ডিজিটাল মার্কেটিং লিখলাম এই যে একটা আছে দেখছেন আপনাকে যেগুলো সার্চ বেশি মানে যেগুলো সার্চ বেশি হয় ধরেন আমি আরও কিছু দিই মার্কেটিং দিয়ে দেখি মার্কেটিং ওকে এটাতে দেখি কীরকম আসে তো এরকম আপনাকে রিসার্চ করে করে মানে যেগুলো বেশি সেগুলো আপনাকে যাচাই করে আপনাকে একটা শিটের ভিতরে রাখতে হবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে এখান থেকে তো দেখেন অ্যাফিলেট মার্কেটিং মাসে এক হাজারটা মানে এক হাজার থেকে দশ হাজার মানুষ সার্চ করে মিডিয়াম সিপিসি অনেক কম আছে র্যাঙ্কিংও বিরানব্বই সেন্ট ওকে মোটামুটি চলবে দেখেন এখানে আরও অনেক কিছু আছে ইমেল মার্কেটিং আছে তো কিওয়ার্ডের কিন্তু অভাব নয় আমরা কিন্তু একটা কিওয়ার্ড দেখছি এখানে কিন্তু হাজার হাজার কিওয়ার্ড আসতেছে ঠিক আছে তো এইভাবে আপনাকে কিওয়ার্ডগুলো রিসার্চ করে করে বের করতে হয় তো এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা পরে দেখতেছি সমস্যা নাই তার আগে আমাদের আরও কিছু জানা দরকার আছে যেমন সেটিংয়ে আবার চলে আসলাম এখান থেকে আমরা আমরা চলে আসব হচ্ছে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে আমরা ধরেন আমার ক্লায়েন্টকে ম্যানেজার বানাবো বা আমাদের ক্লায়েন্ট যখন আমাদেরকে ই করবে ধরেন কাজটা দিবে অথবা তাকে যদি আমাদের ম্যানেজার বানানোর প্রয়োজন হয় বা অ্যাডমিন বানাতে হয় যদি আমার আমি অ্যাড অ্যাকাউন্টটা অ্যাড করে ফেলছি বা ক্রিয়েট করছি আমি চাচ্ছি যে বায়ারকে আমার অ্যাড অ্যাকাউন্টে আমি বায়ারকে ম্যানেজার বা অ্যাডমিন পদ দিব যাতে তিনি মানে ই করতে পারে মানে কার্ডটা অ্যাড করতে পারে বিলিং ইনফরমেশনটা পূরণ করে আপনি জানি একটা রান করার উপযোগী হয় সেরকম ব্যবস্থা করুন তাহলে যেটা করবেন আপনারা এখানে আসবেন আবার দেখে আমি এখানে আসা লেখ দেখা আছে সিকিউরিটি অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন মানে অ্যাড আইকন আছে এখানে অ্যাড আইকনে মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করে তো এখানে এসে এখানে তার ইমেলটা দিয়ে দিবেন ওকে ইমেলটা দিয়ে দিবেন ধরেন আপনি যে ইমেলটা দিবেন বাইরের সেই ইমেলটা নিয়ে নেবেন নিয়ে এখানে দিয়ে দেওয়ার পর আপনি বাইরকে কি ধরনের পাওয়ার দিতে চান মানে পাওয়ারটা কি হচ্ছে ধরেন এটা হচ্ছে একটা একটা সাম্রাজ্য বা একটা মানে রাজ্যে ধরেন প্রধান কে থাকে প্রধান হচ্ছে রাজা তারপরে কি মন্ত্রী তারপরে সেনাপতি তারপরে কি তারপরে থাকে হচ্ছে ধর উজি ধরেন উজিন নাজির যাই বলি আমরা না কেন ধরেন সেনাপতির নিচে আরেকজন থাকে ঠিক আছে তারপরে কি সাধারণ প্রজা তো এবার যদি আপনি এই যে স্ট্যান্ডার্ড এখানে দেখেন সব কিছু বলা আছে মানে আপনি যদি বড়টা বড় পদ দেন বায়ারকে যদি অ্যাডমিন পদ দেন তাহলে এইগুলা সম্পূর্ণ থাকবে ওকে তিনি edit user manager product links add email user তিনি নতুন ইমেল করতে পারবে রিপোর্ট বের করতে পারবে ইডিট বিলিং ইনফরমেশন করতে পারবে ভিউ বিলিং ইনফরমেশন করতে পারবে ইডিট ক্যাম্পিন মানে এখানে যেগুলো টিক দেওয়া আছে সেগুলা কিন্তু বায়ার ইজিভাবে করে ফেলতে পারবে এটার ভিতরে সবগুলো আছে সেকেন্ডটা তার থেকে একটু কয়েকটা কম পদ দেখেন সেকেন্ড যেটা আছে মানে মন্ত্রীর পদটা কি মন্ত্রীর পদ এটা আছে হচ্ছে আপনার পাওয়ারটা আছে হচ্ছে একটা কম মানে রাজার থেকে একটা কম ঠিক আছে তারপরে দেখেন সেনাপতির পাওয়ারটা কতটা সেনাপতির পাওয়ার আছে বাদ আছে কিন্তু তিনটা নিচেরটা এটা এটা তার মানে সেনাপতি মানে মন্ত্রীর চাইতে পাওয়ার কম তারপরে আছে ধরেন আর সাধারণ কোষাধ্যক্ষ ঠিক আছে কোষাধ্যক্ষর পদ আছে দেখেন দুইটা মানে দুইটা পাওয়ার আছে তিনি এই দুইটা ব্যতীত অন্য কোনো কাজ করতে পারবে না আর সাধারণ জনগণের একটা পাওয়ার দিয়ে দিলাম শুধু তিনি দেখবে বসে বসে দেখবে ঠিক আছে তো এটার হচ্ছে কাজ এটা আপনি জিমেলটা দিলেন ধরেন একটা জিমেল আমি এখানে যদি দিই তাহলে কিন্তু আমার ওই জিমেলটাই কিন্তু ওই জিমেলটাই এখানে দিলে দেওয়ার পর আমি এখান থেকে স্যান্ড করে দিব সেন্ড করে দিলে বাইরের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে দাঁড়ান আমি এটা দেখাই তাহলে আপনাদের মানে বুঝতে একটু অসুবিধা হবে না তো এটা আমি একটা তাহলে আমার আরেকটা জিমেলে চলে যাই ধরেন আমি এই জিমেলে আসলাম তো এই জিমেলে আসার পর আমি এখান থেকে জিমেল লিখে আমার জিমেলটা চাই ধরেন আমি চাচ্ছি যে আমার এই জিমেলটার ভিতরে যেন আমার এই পদটা দেওয়া হয় মানে এই পাওয়ারটা দেওয়া হয় তো আপনি বুঝতে পারবেন বিষয়টা পরিষ্কারভাবে এটা আমি পরিষ্কারভাবে বলার জন্য এটা দিয়ে দিলাম ধরেন আমি এটাই দিয়ে দিলাম ওকে আমার এই জিমেলটা কপি করে ফেললাম কপি করে এবার আমি আমার এই অ্যাডের এখানে দিয়ে দিলাম দিয়ে দেখেন দিয়ে দেওয়ার পর এবার আমি এখানে স্যান্ড করে ফেলি ওকে ওকে সরি অ্যাডমিন পদ দিয়ে দিলাম দিয়ে এবার আমি স্যান্ড করে ফেললাম তো এবার দেখেন এটা এই রিকোয়েস্টটা চলে গেছে এবার আমরা রিকোয়েস্টটা দেখব কোথায় আমরা এখানে চলে আসি আমাদের জিমেলে বাইরের জিমেলে চলে যাবে বাইরকে বলতে হবে যে please check your email address I will send invite invitation okay এরকম বলে দিলে বাইরকে বলে দিলে হয়ে যাবে তো আমার কাছে অটোমেটিকলি অ্যাক্সেস চলে আসছে দেখেন মেবি চলে আসছে একটু অপেক্ষা করি হ্যাঁ একটু দেখাচ্ছে না একটু লোড নিচ্ছে okay YouTube congratulation approve the join okay এটা হচ্ছে আমার ওকে এটা না আমি এটা নেট একটু প্রবলেম তো আজকে আমার একটা ওয়াইফাই চলে গেছে তো জানে না কি হয়েছে তো এটা আমি একটু রিপ্লেস করি আবার একটু লোড নিচ্ছে ওকে আবার আমাদের কাজ শুরু হয়ে যাবে এখনই হ্যাঁ ওকে এটা আমি অ্যাকসেপ্ট করে দিলাম এবার দেখেন আমার ইনভাইস মানে ইনভাইটেশন আসছে এখানে চলে আসছে এবার যদি আমরা এটা অ্যাকসেপ্ট করে ফেলি তাহলে কিন্তু আমাদের আমি ওইটার অ্যাক্সেসটা পেয়ে যাব ঠিক আছে ওইটার অ্যাক্সেসটা আমি এবার পেয়ে গেলাম গুগল অ্যাপটার অ্যাক্সেসটা আমি পেয়ে গেলাম তো আমি এবার কন্টিনিউ করে যাই কন্টিনিউ করে ফেললাম দেখছেন কন্টিনিউ করে ফেলি তো এবার দেখেন আমি কিন্তু এখানে আমি তার অ্যাডের কাজগুলি আমি এখান থেকে করে ফেলতে পারবো দেখছেন এটা হচ্ছে কাজ আমি চাইলে কিন্তু আমি দেখেন আমার পদগুলো কিন্তু সবগুলো দেওয়া আছে তার মতো করে কিন্তু আমি ইউজ করতে পারবো দেখছেন সব কিছু তো এটাই হচ্ছে তার কাজ তো এটা এভাবে করতে হয় আমি আপনাদেরকে অবশ্য দেখাই দিলাম তারপরে এবার আমরা সেকেন্ড অপশনে চলে যাব সেটা হচ্ছে বায়ারকে আমাদের তো এবার আমি এখানে চলে আসলাম আসার পর এখানে আমরা ক্লিক করি ধরেন এটা হচ্ছে আমাদের হয়ে গেছে ওকে আমাদের যেহেতু অ্যাডমিন ম্যানেজারটা কমপ্লিট করে ফেলছি এবার আমরা যেটা করব নিয়ে হচ্ছে আমরা আবার এখানে চলে আসব ঠিক আছে এই টুলস অ্যান্ড সেটিংসে চলে আসব আসার পর এখানে এখানে আপনারা দেখবেন একটা জিনিস সেটা হচ্ছে বিলিং ইনফরমেশন ওকে দেখি বিলিং ইনফরমেশনটা পাই কিনা এখানেই আছে সমস্যা নাই মাঝে মাঝে আমি খুঁজে পাই না ওকে এই যে পাইছি বিলিং ইনফরমেশন বিলিং ইনফরমেশনে আসার পর এখানে দেখবেন সামারি নামের একটা অপশন পাবেন সামারি এখানে ক্লিক করবেন এটার কাজটা হচ্ছে বায়ার যদি কোনো সময় অ্যাড মানে অ্যাড রান করতে চায় তাহলে কিন্তু তার কার্ডটা অ্যাড করার প্রয়োজন হবে ওকে তো কার্ড অ্যাড মানে কার্ড অ্যাড করতে গেলে এই বিলিং ইনফরমেশন প্রয়োজন হবে তো কার্ডটা কিভাবে অ্যাড করতে হয় সেটাও আমি দেখাই দিই সমস্যা নেই এখানে ধরেন বাইরের কার্ডটা কোন দেশি ধরেন বাইরের কার্ডটা হচ্ছে ধরেন বাংলাদেশি ওকে বাংলাদেশি দিয়ে দিলাম এটা কি এর কার্ড হবে ইউএসডি নাকি অন্য কিছু তো যদি আমার যদি ইউনাইটেড স্টেটস হয় তাহলে আমি ইউনাইটেড স্টেটস দিয়ে দিই ধরেন আমরা ইউএসএর কাজই করব ইউএসএ ওকে ইউনাইটেড স্টেটস একটু সময় লাগবে ওকে ইউনাইটেড স্টেটস দিয়ে দিছি এবার বলতেছে অর্গানাইজেশন নেম অর্গানাইজেশনের মানে যদি থাকে সেটা দিবেন তো অর্গানাইজেশন নামটা দিবেন এখানে ক্রেডিট কার্ডটা দিবেন ক্রেডিট কার্ড দিবেন তারপরে ধরেন আপনার যদি নাম আছে ক্রেডিট কার্ডের নামটা এখানে হোল্ডার নেম বা কার্ড হোল্ডার নেম যেটাই বলি না কেন ধরেন এই নামটা আপনি আপনার বাইরের কাছ থেকে শুনে নেবেন এখানে নিয়ে দিবেন এটা হচ্ছে কার্ডের পিছনে মানে মাস এটা সিবিসি না সব আপনারা কার্ডের ভিতরে লেখা আছে সবগুলো পেয়ে যাবেন এগুলো দিয়ে নেবেন দেওয়ার পর জিপ কোড জিপ কোডটা সিবিসিকে দেখাতে হবে ওকে আমি সিবিসিটা দেখাই মানে কার্ড কীরকম হয় card credit card okay Mastercard master Mastercard okay কীরকম হয় একটু দেখি আমরা একটু ইমেজে চলে যাই আপনাদের বোঝানোর জন্য তো এখানে কি কি ইউজ করা হয় ধরেন এখানে হচ্ছে এখানে দেখেন এখানে দেওয়া আছে দেখছেন এখানে দুইটা দেওয়া আছে একটা হচ্ছে ডেট এটা হচ্ছে ক্রেডিট কার্ডের নাম্বার আর এটা হচ্ছে বারো তিন ওকে আমরা একটু দিয়ে দিই ক্রেডিট কার্ডের নাম্বার বারো বারো তেরো দেখলাম নাকি মেবি বারো তেইশ ওকে বারো তেইশ ওকে আমি তেইশ দিলাম এটা সামনে থাকে এবার সিবিসি মানে পিছনে থাকে একটা তো এটা তো এখানে ব্যাকএন্ডে পাইলাম এবার পিছনেরটা তো পাবো না পিছনেরটা আপনি কার্ডের পিছনে গেলে দেখবেন সিবিসি লেখা আছে ঠিক আছে তো সিবিসি ওইটা পেয়ে গেলে আপনি এখানে ওই কার্ডের ভিতরে থাকে ওইটা দিয়ে বাইরে জিপ কোডটা চেয়ে নেবেন এটা নিয়ে সাবমিট করে দেবেন হয়ে যাবে এটা যদি চায় বাইরকে আপনি অ্যাডমিন করে দিলেই হয়ে যাবে তো এইটুকি কাজ তারপরে আমরা যদি এখন কিওয়ার্ড রিসার্চ করতে যাই